তিয়াত্তরা নোয়াখালী উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সমৃদ্ধ ঘটনা বলে প্রায় তিন হাজার পঞ্চাশ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট নোয়াখালী জেলা মোট সাতটি থানা নিয়ে গঠিত থানাগুলো হচ্ছে নোয়াখালী সদর বেগমগঞ্জ কোম্পানিগঞ্জ চাটখিল সুধারাম ও হাতিয়া এ জেলায় কালে কালে জন্ম নিয়েছেন অনেক কৃতি সন্তান তন্মধ্যে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন সার্জেন্ট শহীদ জহুর বেলাল চৌধুরী ইবু তাহের ইত্যাদি নাম উল্লেখযোগ্য নোয়াখালী জেলার একটি সংগ্রামী ঐতিহ্য রয়েছে এ জেলা ব্রিটিশ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে ফলে রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে নোয়াখালী জেলার নাম বরাবরই আলোচনায় এসেছে জেলার প্রতিটি মহকুমা ইউনিয়নে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধের ভয়াবহতা লক্ষ্য করা যায় যদিও জেলার ভৌগোলিক অবস্থান পাকিস্তানি বাহিনীর কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল না তথাপি এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে তারা যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত এলাকা দখলে রাখার চেষ্টা করেছে এ জেলায় জামায়াতের ব্যাপক সমর্থন পুষ্ট কয়েকটি মাদ্রাসা থাকায় রাজাগারের সংখ্যা ছিল প্রচুর অন্যদিকে মুক্তাঞ্চল নান্দিয়াপাড়া কাশীপুর এবং মুক্তিযুদ্ধের অপারেশন স্থল বগাদিয়ার নিকটবর্তী হওয়ায় পাকিস্তানি বাহিনী এখানে স্থায়ী ঘাঁটি গড়ে তোলে সার্বিকভাবে নোয়াখালী জেলার স্বাধীনতাকামী আপামর জনসাধারণ স্বাধীনতা যুদ্ধের সময় যে কোনো মূল্যে তাদের এলাকাকে পাকিস্তানি বাহিনী মুক্ত রাখতে আপ্রাণ চেষ্টা করে তাই স্বাধীনতা যুদ্ধে নোয়াখালী জেলার সার্বিক অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে নোয়াখালী জেলার বেশিরভাগ সামরিক প্রশিক্ষণ বা ট্রেনিং ক্যাম্প স্থাপিত হয় চর এলাকায় মহকুমা থানা ও ইউনিয়ন পর্যায়ে সর্বদলীয় কমিটি গঠন করে তাদের কর্মসূচি ভাগ করে দেওয়া হয় এসব কর্মসূচির মাঝে ছিল গোয়েন্দা সূত্রে খবর সংগ্রহ প্রশিক্ষণ ক্যাম্পের মুক্তিযোদ্ধাদের জন্য রসদ সংগ্রহ ও সরবরাহ ইত্যাদি এসব কমিটিতে সহযোগিতা করার জন্য বিভিন্ন পেশার মানুষ সকল প্রকার সহযোগিতা নিয়ে এগিয়ে আসে নোয়াখালী সদরের শহীদ মিনার মাঠ কচিকাঁচার মাঠ স্কুল ও কলেজগুলোর মাঠ জজকোর্ট প্রাঙ্গণ ও পিটিআই স্কুল প্রাঙ্গণে প্রথম দিকে প্রশিক্ষণ ক্যাম্প খোলা হয় পরবর্তী সময়ে অবশ্য এসব প্রশিক্ষণ ক্যাম্প সরিয়ে বাইরে বিভিন্ন গ্রামাঞ্চলে স্থাপন করা হয় ছুটিতে থাকা এবং অবসরপ্রাপ্ত সেনা ও পুলিশ সদস্যরাই ছিলেন এসব ট্রেনিং ক্যাম্পগুলোর প্রশিক্ষণের দায়িত্বে পঁচিশে মার্চ রাতে ঢাকায় পাকিস্তানি বাহিনীর আক্রমণের খবর জেলা প্রশাসক মঞ্জুরুল করিম এবং পুলিশের কর্মকর্তা এস এ খানের মাধ্যমে নোয়াখালীর মানুষ ওই দিন গভীর রাতেই পেয়ে যায় ছাব্বিশে মার্চ সার্কিট হাউস প্রাঙ্গণে হাজার হাজার প্রতিবাদী মানুষের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় সভা শেষে জেলা পুলিশের পক্ষ থেকে যাবতীয় অস্ত্র মুক্তিযোদ্ধাদের মাঝে বন্টন করে দেওয়া হয় জেলা প্রশাসন ও জেলা পুলিশের সক্রিয় সহযোগিতা সাহায্যে মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে ওঠেন এ ঘোষণা প্রাপ্তির পর নোয়াখালীর টাউন হলের পাবলিক লাইব্রেরিতে স্বাধীনতা যুদ্ধের কন্ট্রোল রুম খোলা হয় নেতাদের প্রধান কাজ ছিল জেলা ও কেন্দ্রের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা এবং বিভিন্ন স্থানে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের খোঁজ খবর রাখা তাদের রসদ সংগ্রহ ও তা যথাস্থানে পৌঁছে দেওয়া কানকিরহাট ও সোনাইমুড়িতে যুদ্ধের ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যায় উত্তর বেগমগঞ্জের সোনাইমুড়ি ও কানকির হাটে মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বড় ঘাঁটি ছিল তেইশে এপ্রিল পর্যন্ত নোয়াখালীতে মুক্তিযোদ্ধারা নির্বিঘ্নে তাদের কর্মতৎপরতা চালিয়ে যেতে সক্ষম হন চব্বিশে এপ্রিল পাকিস্তানি সেনারা শহরে প্রবেশ করে এবং মুক্তাঞ্চল নান্দিয়াপাড়া শশীপুর ও মুক্তিযোদ্ধাদের অপারেশন স্থল বগাদিয়ার কাছাকাছি তাদের ঘাঁটি স্থাপন করে কানকিরহাট সোনাইমুড়ির মুক্তিযোদ্ধারা কুমিল্লা সেনানিবাস থেকে নিয়মিত যাতায়াতকারী পাকিস্তানি সৈন্যদের প্রতিরোধের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন এ সময় বেশ কিছু মুক্তিযোদ্ধা নিরাপদ আশ্রয়ে চলে যান এবং কেউ কেউ উচ্চতর প্রশিক্ষণের জন্য ভারত গমন করেন মূলত প্রাথমিক প্রতিরোধ বেশ দৃঢ় ছিল বলেই মুক্তিযোদ্ধারা শেষ পর্যন্ত নোয়াখালীকে শত্রু মুক্ত করতে সক্ষম হন সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন